Surah Al-Lahab بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, the gracious, the merciful. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে Condemned are the hands of Abi Lahab, and he is condemned. His wealth did not avail him, nor did what he acquired. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলবেশে খরজুরের রশি নিয়ে You will burn in a flaming fire. And his wife, the fire wood carrier, around her neck is a rope of thorns.